Mm-hmm. আশা করছি সবাই দারুণ দারুণ আছো ইয়ার এন্ড হতে চলেছে আজকে last day of the year আর এরকম লাস্ট ডেতে আমাকে তো ভিডিওতে আসতেই হবে আর আমাদের দুজনকেও খেতে বেরোতেই হবে তো আজকে আমরা কোথায় এসেছি বলো আজকে আমরা এসেছি একটা প্রাইভেট ডাইনিং করতে এটা হচ্ছে মঞ্জিলাক্স হয়তো অনেকেই শুনেছো আর হয়তো অনেকেই শোনোনি তাই জন্য যারা শোনোনি স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা আর আজকে আমরা এখানে খাবো এই মঞ্জিল আছে এখানে কিন্তু অনেক হিস্ট্রি আছে সেটা আস্তে আস্তে বলতে থাকবো এই ধরে খাওয়ার ইচ্ছা honestly one of my very close friends এখানে অনেক অনেকবার করেছে অনেকবার দিয়েছে আমি দেখেছি অ্যান্ড অনেক আমরা ফুড চ্যানেলে দেখেছি এই জায়গার দেখেছি প্রচুর প্রচুর কন্টেন্ট আমরা অনলাইন দেখেছি এই মঞ্জিলাত নিয়ে এখানকার ওনার যিনি মঞ্জিলাত ফাতিমা উনি হচ্ছেন নবাব ওয়াজেদ আলী শাহর গ্রেট গ্রেট গ্র্যান্ড ডটার মানে যিনি লখনৌ রুলার uh, ছিলেন এককালে তো উনি এখানে এই এই সেট আপটা করেছেন এটা প্রাইভেট ডাইনিং আছে যেটা বললাম মানে তোমরা এসেই যে ঢুকে পড়তে পারবে তা না মানে তোমাদের uh, আগে থেকে প্রায়ার বুকিং করতে হবে এখানে হ্যাঁ। আসতে গেলে যাই হোক ওসব কথাবার্তা হবে কিন্তু এখন ভিডিওটা স্টার্ট করা যাক মঞ্জিলাতে মানজিলাতের ডেকরটা দেখালাম তোমাদেরকে what I actually love about this place is the rooftop এরকম তিনতলায় উঠতে হয়েছে আমাদেরকে বাট ওপরে উঠে একদম সুন্দর করে সাজানো আর আজকে থার্টি ফার্স্ট একটা পার্টি পার্টি মুড আছে চারিদিকে আশেপাশে গান বাজনা হচ্ছে তো I actually have started liking the place the ambience is really great and heart warming আমাদের সাথে এখন আছে Manzilat Fatima the Manzilat Fatima who is quote and quote Begum of uh, biryani, uh, Awadhi biryani in Kolkata. She comes from uh, the family of Wajid Ali Shah. So, ma'am, tell us a little bit about yourself and, and how you came to Kolkata and, and what do you want to share about yourself and how you started this year. Manzala. How I came to Kolkata, আমি তো আমার Kolkata. কলকাতায় হয়েছে তো আমি তো আমার বাবাও এখানে মানে he was also born in Kolkata I am also born in Kolkata I belong to the fourth generation of Wajed Ali Shah and এই ছোট্ট একটা হোম ডাইনিং স্পেস আমি স্টার্ট করেছিলাম uh, পাঁচ বছর আগে uh, এটা ভেবে যে আমি কলকাতা শহরে খুব বেশি লোক জানে না যে বাজেদ আলি শাহ কলকাতা কলকাতায় এসছিলেন বা এখানে যা আমরা খাওয়া খাচ্ছি যা যাকে সবাই মোগলাই বলে ওটাতে অনেক কিছু আমার আবাদি আছে আর ওই আবাদি ইনফ্লুয়েন্স ছিল ওয়াজিদ আলী শাহের আর আমি চাইছিলাম যে আমি এই ছোটো একটা জায়গাতে লোক আসবে এখানে আমি ওদের সাথে আমার ইতিহাস শেয়ার করব আর ওদেরকে জানাবো যে ওয়াজিদ আলী শাহ কলকাতায় কী করে এসছেন ক বছর বাইশ তেইশ বছর এখানে হ্যাঁ, হ্যাঁ। ছিলেন এখানেই মারা গেছেন এখানেই ওনার মজোলিয়াম আছে মাটিয়াবুরুজে এখনও আমরা ওখানে প্রায় যাই আর উনি যা কালচার লখনৌয়ের কালচার কলকাতা শহরে নিয়ে এসছেন হাত ধরে আর ওনার হাত ধরে আমরা সব আমার পরিবারের সব কিছু আমরা শিখেছি তো এখন যা রান্না আমি করি ওটা হলো অথেন্টিক আবাদি কুজিন যাতে রয়্যাল ফ্যামিলিতে যা চলছে ওই কুজিনটা আমি এখানে শোকেস করছি আর দেখছি যে ভালো কলকাতার লোক খুব ভালোই রেসপন্স আমি পেয়েছি কারণ আমি জানি আমার বাঙালিরা আর very very connected to history very connected to culture and very connected to food mainly <laughs> so and food and is the and biryani of course uh, food is the biggest medium to interact with people absolutely right, right, right. so to connect with people yes so this is the medium i have thought of using to meet people and to host them here and share the family history so lovely so lovely আচ্ছা আমাদের সাথে যে চারজন আজকে এখানে খেতে এসছে তার মধ্যে এই একজন কোথায় গেল না না না ওকে ওকে তো প্রথম তাহলে ওকে ওকে দিয়ে শুরু করালে আমার সুবিধা হয় ওই হ্যাঁ। যে অরিন্দম ওর সাথে আমার একটা ভিডিও দেখেছো তোমরা মুগলাই ব্রেকফাস্ট দামোদার শেঠ ইয়ে ঠিক আছে নিয়ে খেয়েছি হ্যাঁ। কেন এইসব অসভ্য খাবারগুলো ভদ্রলোক হ্যাঁ, জানি জানি জানি দেখিস খায় আচ্ছা ওর বন্ধু রিক্তা রিক্তা আচ্ছা অরিন্দমেরই বন্ধু আর দুজন বাংলাদেশ থেকে এসছে অনন্যা আর ফাহেদ জানি না এখন অন্ধকার এখানে একটুখানি লাইট কম আছে কতটা দেখতে পাচ্ছ আর কত জানি না ঠিক আছে ব্যাপার আছে Those are lal oil. Yeah. Mishti mishti. Khas khas. The same genre but different flavor yeah. different. Welcome ড্রিঙ্কের পরে আমরা প্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে নিহারি তার সাথে ডালপুরি তাই তো এগুলো ডালপুরি না এগুলো ডালপুরি বড় বড় সাইজ তাই আমরা একটা করে নিয়েছি নিহারিতে চার পিস ছিল ফাটাফাটি খেতে জাস্ট স্টুপেন্ডাস আনবিলিভেবল লেবুটা করছে দিয়েছি অন্য লেভেলে চলে গেছে আমি এখন মাংস খেতে পারিনি স্টুটা যা খেয়ে যাচ্ছি অসাধারণ মিট একেবারে মানে জাস্ট ভেঙে যাচ্ছে এরম করলে ভেরি গুড এবার কি খাচ্ছি আমরা অরিন্দম বলো গালুটি কাবাব একটা ভুল ইনফরমেশন আছে ভুল ইনফরমেশন লোকে বলে যে ওই আসিফুদ্দৌলা যে বারা ইমাম বাড়া তৈরি করেছিল হ্যাঁ। ভুল ভুলাইয়ার যার হাতে বানানো সেই ভদ্রলোকে নাকি ঘোড়ায় চড়তে গিয়ে দাঁত পড়ে যায় তার জন্য নাকি ওখানকার খানসামারা এভাবে বানিয়েছে কিন্তু লখনৌয়ের কাবাবের স্পেশালিটি হলো কোনো কাবাব দাঁত দিয়ে কামড়াতে হয় না লখনৌর নবাবরা এতটাই শৌখিন হ্যাঁ। ওদের মানে এটা ওরা প্রেফার করতো না যে আমি মাংস খাবো এবং মাংসের ওই যে ফাইবার সেটা আমার দাঁতের ফাঁকে ঢুকে আমাকে ডিস্টার্ব করবে হ্যাঁ। মানে এটা এই জায়গায় ছিল এবারে ওনার দাঁতের প্রবলেম ছিল সেই জন্য উনি প্রেফার করতেন গালুটি কাবাব খাওয়ার আর এরকম নয় যে ঘোড়া থেকে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে সেই জন্য আর কাবাব খেতে পারতো না সেই জন্য এরকম ওটা না লখনৌর প্রতিটা কাবাবই মানে দাঁত ইউজ করতে হয় না তুই হেভি তুলে একদম হ্যাঁ, ব্যাপক হ্যাঁ, পুরো সুপার মানে প্রো যাকে বলে মানে তোলা প্লেট তুলে আমাদের প্লেটে আনাটা একটা বড় টাস্ক কিন্তু মানে এতটা সফট এরকম আমি তো দেখাতে বলবো ওকে দেখাচ্ছে মানে দেখো নরম কিরকম পুরো একদম মিন্সড মিট যেটা এটা লেবু দিয়ে আটকিয়ে মটন গলা একদম একটা টক ভাব আছে এর মধ্যে লেবু আছে না অরিন্দমদা টক টক ব্যাপার আছে এর আর সাথে আছে এটা কি লখনৌ পরাঠা এটা উল্টা দাও উল্টে দিয়ে একদম পাতলা পরোটা কি দারুণ লাগছে আচ্ছা এবার আমাদের কাছে এসে third item of the day Kolkata style mutton biryani with aloo মানে এমন নয় যে মানে এটা অবধি স্টাইল ডাইনিন বলে শুধু মানে বিরিয়ানিতে আলু হবে না but this has a big big aloo দেখাই দাঁড়াও আলুটা সাইজ দেখো আমি এজ মাটন বটি ভুল করে আই থিং মাটন সবই একই সাইজ থাকবে নিশ্চয়ই ঠিক আছে এটা দিয়ে তুলি তিনটে তিন তিনটে এখানে তিনটে আছে ওখানে তিনটে আছে এর থেকে আর ওই যে হ্যাঁ, হ্যাঁ, ছোট মাটন যা কোয়ান্টিটি বুঝলাম মানে এখানে যেহেতু আমরা ছজন আছি আমরা তিনটে অর্ডার করেছি সেটা এক দু জায়গায় দিয়ে দেওয়া হয়েছে বাট এমনি যেটা বুঝছি এখানে কোয়ান্টিটিটা বেশ ভালো কি বলো একটা অর্ডার করলে দুজন খেতে পারে একটা যদি ওই স্পেশাল যেটা হ্যাঁ। সেটা তো দুজন নর্মালটা একজন আচ্ছা। কারণ তেল মশলা কম তো লাইট হয় হ্যাঁ। ফলে তুমি তোমার ইনটেকটা অনেক বেশি হয়ে যাবে আচ্ছা আর কটা পিস আমরা তো স্পেশালে থাকলে দুটো পিস আর না হলে একটা আলু হ্যাঁ, হ্যাঁ ডিম নেই এখানে রাইট ডিমটা এখানে নেই আর সাথে তো এটা যেটা কি বলে না বুরানি বুরানি রাইট এরা বিরিয়ানির সাথে খুব ভালো যায় অনন্যা বলো কেমন লাগছে তোমার এক এসে হ্যাঁ, খেতে হবে না কি করে বোঝা যাবে নিজের টেস্ট বারটা দিয়ে বুঝতে হবে তো ব্যাপারটা কাঁচা সেট বলুন আরে আমার 37 বার আমি আর কি বলবো আমি সেকেন্ড টাইম নিচ্ছি এটা এটা সবার কাছে আচ্ছা এটা কি মেমোরেবল মোমেন্ট নাকি এটা মেমোরেবল হ্যাঁ, তারপর ভালো লেগেছে মানে ও সেকেন্ড টাইম নিচ্ছি মানে আমি যে সেকেন্ড টাইম নিচ্ছি এটা হচ্ছে সবাই তাকায় থাকার মতো হ্যাঁ যদি মানে এটা তো তোমাদের প্রথমবার এরপরে আরো অনেকবার আসবে আশা করি যা এক্সপিরিয়েন্স অবশ্যই হ্যাঁ, আসবে হ্যাঁ এরপরে আসলে কলকাতা বিরিয়ানি আওয়াদে বিরিয়ানি নাও আওয়াদে বিরিয়ানি আরো লাইট কতটা ফাইন হতে পারে জিনিসটা আইডিয়া নেই বিরিয়ানি এত ফাইন কী করে হয় আর আরেকটা জিনিস ইয়াকনি পোলাও ওটা গড লেভেলের ওটা গড লেভেলের ওটা ওই ভয় না ভগবান মাঝে মাঝে দেখা দেয় ইয়াকনি পোলাওটা সেরকম ওই চামচ চামচ তো খাওয়া যাবে না হাতটাই বেস্ট ইউজ করে ইয়াকনিতে আমার যেটা বেস্ট লাগে ওই যেটা রুনা বললো একটু আগে মাখো মাখো ব্যাপার একদম নিচে পেয়েছি কারণটা very well cooked mutton quality खूब भलो मीट क्वालिटी एक्सिलेंट इसलिए हमने अपना मेनू बहुत शॉर्ट रखा है जो मेरे टॉप बेस्ट सेलर्स है मैं चार पता का मेनू में बिलीव भी नहीं करती ठीक है also because I cannot cook so much every day के उसमें से कोई रैंडमली मांग लेगा तो हम दे देंगे एग्जैक्टली exactly. वो भी वजह है और इसलिए कि जो मेरा बेस्ट है वो हमने रखा है मेरे ख्याल से दस या ग्यारह आइटम है हम्म, ज़्यादा नहीं फिफ्टीन भी नहीं है और उसके अलावा जैसे पसंदा कोई बोलता है ये बोलते हैं तो पसंदा बन जाता है या स्टू बोलते हैं या फिर और क्या वाला है जब मटन चाप है अलग अलग चीज़ हम अलग अलग बोलने से बना देते हैं जो ऑर्डर करता है अदरवाइज़ ये मेरे बेस्ट सेलर्स हैं all starting from galouti paratha If you say my paratha is also top class मतलब हर आदमी पराठा खा के लट्टू हो जाता है है कि नहीं गलोटियों से और बिरयानी भी वैसे ही रिजाला चाप भी वैसे ही लोग क्रेजी की तरह चाट के खाते हैं रिजाला और चाप So everything what I'm I've kept on the menu are all good. আচ্ছা বুকিং কি করে করবো আমরা মানে যদি নেক্সট টাইম আসি if he is not available how do we book WhatsApp me because I will reply WhatsApp আমি অবশ্যই রিপ্লাই করব আচ্ছা। যদি আমি দুপুর দুটো সময় রাত দুটো সময় দেখব আমি রিপ্লাই করব কিন্তু মিস কল আমি মানে অনেকবার হতে পারে মিস কল হবে আমি রিসিভ করব না আমি ব্যস্ত থাকি আমি সবসময় কথা বলতে পারি আর হোয়াটসঅ্যাপ করে দু তিন দিন আগে and for weekend maybe one week before আচ্ছা আচ্ছা मीन्स मंडे को सैटरडे के लिए कर सकते हैं और वैलेंटाइंस वगैरह सरस्वती पूजा वो एक हफ्ता पहले दस दिन पहले special location little bit try WhatsApp করে বলে দিতে হবে নর্মালি যখন কোনো ইভেন্ট চলে না তখন এক দুদিন আগে বললে হবে হ্যাঁ এক দু দিন আগে বললে আর- সকালে বললে বিকেলেও হয় আপনি এখানে কতক্ষণ অ্যাভেলেবেল থাকেন কখন থেকে কখন I'm every day, if I'm not here, kitchen is closed. Time? From 12 to 10, 11 at night. At night. Yes. আমরা আজকে বাইরে রুফটপে বসেছি আর অনেস্টলি স্পিকিং বাইরের রুফটপের সেট আপটাই আর কি বসার মতো খুব সুন্দর এনজয় করবে একটা ওপেন ওপেন স্পেসে হ্যাঁ দারুণভাবে ডেকোরেট অ্যাম্বিয়েন্সটা ভালো তো এখানে এরকম ভেবো না যে মানে শীতকালে তো ব্যাপারটা ঠিক আছে গরমকালে যদি মনে হয় গরম লাগছে যে এসি না হলে আসবো না বা দিনের বেলা রোদ আছে ইন দ্যাট কেস এখানে ভিতরেও একটা এসির সেট আপ রয়েছে সেখানে আট দশজন মতন বসতে পারে তো তোমরা যদি গরমের জিনিসটা মাথায় রেখে দেখে ভাববে যে আসবো কি আসবো না you don't have to worry about that you do have option to cool yourself and have your plate of biryani halwa খাচ্ছি এখন আর আমার কাছে আছে আমার ফেভারিট ফিরটি বাদামি কেসার কেসার আর উপরে বাদাম কি ভালো ট্রেনিটা কিন্তু এখানে মাস্ট অ্যাকচুয়ালি আজকে আমরা যেগুলো যেগুলো খেয়েছি আইটেমসগুলো এগুলো হচ্ছে ছাঁকা এখানকার মেনিউ তো খুব বেশি এলাবোরেট নয় স্পেশাল কিছু আইটেমস রাখেন তার মধ্যে কিন্তু আমরা একদম বাসাই করা জিনিসগুলো যেগুলো এখানকার মাস্ট ট্রাই আইটেম সেগুলো খেয়েছি তোমরা যেগুলো যেগুলো দেখেছো আজকে চোখ বন্ধ করে সেগুলো যদি অর্ডার করো you be more than satisfied hidden gem বলবো হ্যাঁ। তো অ্যাবসলিউটলি এটাতে অত বেশি হয়তো শুনুনি জানুনি বা আসুনি যারা সাউথ কলকাতার হিডেন জেম একদম রবির কাছাকাছি আনন্দপুরের কাছাকাছি মানে রুবি হসপিটাল থেকে যে রাস্তাটা আনন্দপুরের দিকে আসছে তার মাঝামাঝি Kasba industrial estate phase three অ্যাড্রেসটা ম্যাপ লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমরা চটপট চট জলদি এখানে প্রি বুকিং করে চলে আসবে বুকিংয়ের প্রসেস বলে দিয়েছি আর কি চলো ইয়ার এন্ডের ব্লগ ছিল খাওয়া দাওয়া জমজমাট নতুন বছর কাল থেকে শুরু হচ্ছে আমরা খেতে খেতে বোধহয় স্টার্ট করেছি আর খেতে খেতেই শেষ করছি তো আশা করছি তোমরা এই ব্লগটা দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে যাতে আরও অনেকে এই জায়গায় এসে খায় না করলে জাস্ট খেয়ে যাবে আর আমাদের নাম করবে okay so have a very nice year ahead সবাই ভালো থাকো সুস্থ থাকো keep loving and supporting the Kolkata couple bye bye bye